হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো আজকে আবার চলে আসলাম ব্লেন্ডার কোর্সের আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে আমরা দেখাবো কিভাবে আপনি দুটি ক্যারেক্টারের মাঝে ফাইটিং করাবেন ঝগড়া বা মারামারি যেটাই বলেন করিয়ে নেবেন তো এজন্য আমি চলে এসেছি মিকজামতে এর আগের পার্টে কিন্তু অ্যানিমেশন কিভাবে করবেন মিকজামতে কিভাবে আসবেন মিকজামো থেকে কিভাবে অ্যানিমেশন তৈরি করে নেবেন কিভাবে অ্যানিমেশন লম্বা করবেন ব্লেন্ডারে কিভাবে ফ্রি ফায়ার ক্যারেক্টার বানাবেন সবগুলো কিন্তু ভিডিও করা শেষ আপনারা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন ডিসক্রিপশনে এবং আই বাটন থেকেও দেখে নিতে পারেন তো আজকে আমরা এর ধারাবাহিকতায় দুটি ক্যারেক্টারের মধ্যে ফাইট করানোটা শিখিয়ে দিব তো এই জন্য মিকজামতে চলে আসবেন কীভাবে আসবেন এর আগে ভিডিও আছে এখান থেকে কীভাবে অ্যানিমেশন নেবেন তারও আগে ভিডিও আছে তো আমি মিকজামো ডট কমে চলে এসেছি এখানে দেখুন খেয়াল করুন তো চলে আসার পর এখানে সার্চ করবেন H H A C K L এটা লেখার পর সার্চ বাটনে ক্লিক করবেন এখানে দুটি কিন্তু অপশন আসবে বা দুটি অ্যানিমেশন আসবে তো ফার্স্ট যেটা আছে রকিন শেকল এটা হচ্ছে আমি ইংলিশটা অতটা পারি না যার কারণে একটু উচ্চারণে সমস্যা আছে আর কি এটা আপনারা বুঝে নেবেন এটা এ যেটা আছে এটা হচ্ছে যে মেইন যে মারবে মেইন ক্যারেক্টার হিসাবে যে থাকবে তাকে এটা ধরিয়ে দেবেন আর অ্যানিমেশন বি যেটা হচ্ছে মার খাবে বা যেটা ভুক্তভোগী সেটাকে দেবেন বি তো আমরা এখানে মেইন ক্যারেক্টার হিসাবে যে ক্যারেক্টার আমরা বানিয়েছিলাম ফ্রি ফায়ার থেকে নিজেরাই আপনারা হয়তো নিজেরাই একটা ক্যারেক্টার বানিয়েছেন দেখে দেখে তো সেই ক্যারেক্টারে আমরা এ দিব প্লাস বি দিব একটা আদামকে বা অ্যাডাম ক্যারেক্টারকে আমরা বি দিয়ে চালিয়ে দেবো তো জাস্ট আমি দেখানোর জন্য করব তাই স্পেশাল কোনো ক্যারেক্টার আমার নাই আপনারা স্পেশাল ক্যারেক্টারকে বি দিয়ে মারপিট করাবেন তো এখন এখানে কি আসার পর আপনারা আপলোড ক্যারেক্টার করবেন যেহেতু আমরা এখানে ক্যারেক্টার আপলোড করা ছিল আগে অ্যানিমেশন করছিলাম এর কারণে আপনাদের তো থাকবে না এজন্য বলতেছি আর কি যদি থাকে তাহলে তো আর আপলোড করার দরকার নাই তো ছিলে ক্যারেক্টার ফাইল তো আমি ক্যারেক্টার ফাইলটাতে ড্রাগ ড্রপ করব তো এখানে চলে আসবো আর একটা গোপন টিপস বা প্রো টিপস বলতে পারেন এরা হচ্ছে আপনারা যদি রিগিং করে ফেলেন বা কোনো একটা অ্যানিমেশন করে ফেলেন মিকজামো থেকে একটা ক্যারেক্টারের উপর ওই ক্যারেক্টারের অ্যানিমেশনটা নিয়ে যদি চলে যান তাহলে কিন্তু এরকম আর করতে হবে না দেখুন এখানে একটা ফটো আসতেছে কোনো দিকে যেটাতে মানে সিলেক্ট করে দিতে হয় যে এটা এটা এখানে এখানে এখানে এখানে দেওয়ার পর নেক্সট করতে হয় এর আগের ভিডিওতে আমি এটা দেখিয়েছিলাম ফার্স্ট টাইম করার জন্য এটা দেখিয়েছিলাম যেন অটোরিকটা ভালোভাবে করা হয় তো যখন আপনার একবার অ্যানিমেশন নেওয়া শেষ হয়ে যাবে ওই ক্যারেক্টারের উপর তাহলে আপনারা জাস্ট সেই ক্যারেক্টারের অ্যানিমেশনটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে আপনার থেকে ওই এক্সট্রা স্টেপ ওইটা আর করতে হবে না ওইটাইও করতে পারেন তবে এক্সট্রা স্টেপ ওইটা চলে আসবে মাঝখানে যার কারণে মানে মেইন এফবিএক্সটা বাদ দিয়ে যে কোনো একটা অ্যানিমেশন এনে ফেলাই দেবেন কাজ শেষ রিক করা শেষ কিন্তু আগের স্টেপগুলো এখানে করতে হয় নাই তো আমরা নেক্সট করব এটাকে আমরা এ ক্যারেক্টার মেইন ক্যারেক্টার হিসেবে রাখবো তাই এই ফাইটটা আমরা এখানে ক্লিক করবো তো দেখুন এখানে ফাইটিং চলতেছে কার লাগে ফাইট করতেছে বাতাসের লাগে না, না ওর সামনে একটা জিন আছে, ভূত আছে। হ্যাঁ, তো আমরা এটা ডাউনলোড ক্লিক করবো আর এগুলো তো আপনারা জানেন নালারাই ভালো। তো ডাউনলোড আবার ক্লিক করে দিলাম। তো আমাদের এটা কিন্তু হয়ে গেল এটা। তো এরপর আমাদের নিতে হবে বি। তো আমরা বি নেওয়ার জন্য আবার আপলোড ক্যারেক্টার করব যেহেতু ক্যারেক্টার এটাতেই বি দিব না। তো আমি এখানে একটা ক্যারেক্টার সিলেক্ট করে রাখছি আদাম। তো এর আরামেরও কিভাবে আপনারা আমি আগে থেকে অ্যানিমেশন করিয়ে রাখছিলাম। তো এই একই সিস্টেমে অ্যানিমেশন করাবেন। তো এখানে ক্লিক ড্রাগন অ্যান্ড ড্রপ করলাম। আর যদি আমার কথাগুলো একটু কমপ্লিকেটেড মনে হয় বা কষ্ট হয় আপনাদের বুঝতে তাহলে কমেন্ট করবেন আরও সহজ সরলভাবে শেখানোর ট্রাই করব আমার মনে হয় না তো আরও সহজ সরল করে শেখানো যায় আমি আমার পুরোটা দিয়ে শেখাচ্ছি ভাই আপনাদেরকে তো দেখুন এখানে অ্যানিমেশনটা কিন্তু চলে আসছে নেক্সট ক্লিক করব এরপর একে বিটা ধরিয়ে দেব কারণ মার আমাদের আলম বাবাজি খাবে আজকে দিয়ে দিলাম বি ক্লিক বেচারা মারা গেল কে মারলো রে রে ভাই কে মারলো রে? যাই হোক এখানে ফান করার টাইম না ডাউনলোডে ক্লিক করবো অ্যান্ড এগুলো এরকম রেখে ডাউনলোড আবার ক্লিক করে দিব তো বন্ধুরা আমাদের অ্যানিমেশন রেডি এখন আমাদের চলে যেতে হবে অবভিয়াসলি ব্লেন্ডারে এগুলো কেটে দিব সব ব্লেন্ডার ওপেন করব আমরা সাইটে জাস্ট একটা ক্লিক করে দিব এরপর এ ক্লিক করে অল সিলেক্ট করব যেহেতু এগুলোর আমার কোনোই দরকার নেই এরপর ডিট বাটন ক্লিক করে দিব হয়ে গেল ফাঁকা এটা ক্লিন হওয়ার পর আমাদের কাজ হচ্ছে আমাদের মেন ক্যারেক্টারকে আনা অথবা যে কোনো একটা ক্যারেক্টারকে আনা যেগুলোতে আমরা অ্যানিমেশন দিলাম তো আমরা এই বেক্সে যাব যেহেতু ওগুলো ডাউনলোডে আছে আমি ডাউনলোডে চলে যাব একটু নিচে স্ক্রোল করব এই যে সাইকেল এই অ্যানিমেশন এই অ্যানিমেশনটা আমরা ক্লিক করব কারণ এটাই সেটা ফাইটের এ ফাইটের এটা নিয়ে আসলাম আমরা আনার পর হয়তো ক্যারেক্টারটা অনেক ছোটো অনেক ছোটো অনেক ছোটো যার কারণে আমরা নো অনেক বড় ক্যারেক্টারটা অনেক বড় তো যদি এরকম সিচুয়েশনে পড়ে যান তাহলে নেম প্যাডে দেখবেন একটা ডট বাটন আছে সেই ডট বাটন ক্লিক করে দিলে আপনার ক্যারেক্টার আপনি দেখতে পাবেন প্রথমত আমি মনে করছিলাম ক্যারেক্টার অনেক ছোটো পরবর্তী থেকে দেখি আমার ক্যারেক্টার অনেক বড় তো এই সিচুয়েশন পড়লে আপনারা নেম প্যাডে ডট যেটা আছে ওটাতে ক্লিক করে দেবেন আপনাদের ক্যারেক্টার আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন তো আমাদের ক্যারেক্টার চলে এসেছে ওয়াও ফাইট করতেছে তো এখন আমাদের এটা দেখার দরকার নেই এখন আমরা আবার চলে যাব ইম্পোর্ট অ্যান্ড এফভিএক্স এখন আমরা বি বি দিয়ে যেটা আছে ওইটা মানে ওই ক্যারেক্টারটা আনবো ইম্পোর্ট করব তো দেখুন এই ক্যারেক্টারটা কিন্তু অনেক ছোট অনেক ছোট দেখুন ওর পায়ের সমান তো আমাদেরকে মেজারমেন্ট ঠিক করতে হবে অবশ্যই তো আমরা বড় ক্যারেক্টারটাকে একটু ছোট করব এখানে আর্মাচারের উপর ক্লিক করে এস ক্লিক করব এস করার জন্য এরপর ড্রাগ করে ছোট করে নিব ওকে এরপর ডট ক্লিক করে দেখবো আর এস আবার একটু ছোট তো আমরা এটাকে একটু বড় করতে পারি ওকে এরপর আমরা দেখি ও না বড়দা আমরা দেখতে পাচ্ছি সেই লেভেলের ফাইট চলতেছে একটু আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে যেমন এখানে দেখুন এরকম না একটু লাড়াচাড়া করে নিতে হবে বলতে এটা কোন দিকে যাবে হ্যাঁ এরকম প্লাস একটু উপরে যাওয়ার কথা না হুম একটু উপরে যাওয়ার কথা গেট অ্যান্ড না না এইটা নিচে যাবে ওকে এরপর আরো একটু এদিকে জি অ্যান্ড ওয়াই ওকে আপনারা অর্গানিক ভিউগুলো দেখতে পারেন তিন দিয়ে দেখি ওকে সব ঠিক হ্যাঁ সব ঠিক তো বন্ধুরা আমরা অ্যানিমেশনটা দেখলাম তো আপনারা এরকম অ্যাডজাস্ট করে নেবেন দেখুন এখানে কিন্তু দেখুন আরও একটু অ্যাদামটা কিন্তু আরও একটু সামনে আসতে পারে মানে ওয়াইয়ের দিক দিয়ে তো জি ক্লিক করব গ্রাফ করার জন্য ওয়াই ক্লিক করব ওয়াই এক্সিসে একটু নিয়ে যাওয়ার জন্য একে ইয়া ওকে অ্যানিমেশনটা হয়ে গেছে তো বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছি আমাদের অ্যানিমেশন রেডি টু গো মানে রেডি টু গো মানে রেডি টু প্রোডাকশন তো এখন আমরা এই আপনারা জানেন শেডিংটা একটু সমস্যা আছে তো আমরা এখানে চলে যাব মেটেরিয়াল ফর পার্টি যে যাওয়ার পর এখান থেকে আলফা ভ্যালেন্ট থেকে এটাকে কুই করে দিব সবগুলো যাতে সুন্দর দেখা যায় আবারও শিখিয়ে দিচ্ছি কারণ আপনারা হয়তো ভুলে যেতে পারেন যদি এরকম অবস্থা আসে আরে কি হলো এটা আমরা তো এটা এরকম ছিল না তো এগুলো ধরবেন জাস্ট এখান থেকে কুই করে দেবেন এটাই চুলটাইও করতে হবে ওকে তারপর এর একটাই আছে <laughs> দামের একটাই পোশাক তো একটা করলে হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমরা কত সহজে আমাদের ক্যারেক্টারের অ্যানিমেশনটা কিন্তু করে আরও একটু পারফেক্ট করা যায় তো আপনারা যত খেয়াল দেবেন যত পারফেক্ট করতে পারবেন অতই ভালো আমরা অ্যাডামকে ধরবো আরও একটু পারফেক্ট করতে চাচ্ছি আমরা এক্স্যাক্ট দিয়ে যাবে ওকে এরপর একটু উপরে যাবে মানে একটু আপ হবে জেট একটু আপ ওকে একদম পারফেক্ট তো বন্ধুরা আমরা কিন্তু দুটি ক্যারেক্টারের মধ্যে ফাইট করিয়ে দিলাম দেখুন তো বন্ধুরা আপনারা এইভাবেই আসলে ক্যারেক্টার দুটির মাঝখানে ফাইটিং করাতে পারেন আপনারা যতটুকু সময় দিয়ে এটাকে পারফেক্ট করবেন ক্লিক করে যে ভিউগুলো আছে এই ভিউগুলো থেকে আপনারা পারফেক্ট করে নিতে পারেন দেখুন এই পাশ থেকে যদি দেখি সে লেভেলে ফাইটিং তো জোস ট্যাগ দেখতে পারলাম আমরা এখানে একটু আরেকবার দেখে নেই তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্স আপনার জন্য ওপেন প্লাস আমাদের ডিসক্রিপশন বক্সে ডিসকর্ডের লিঙ্ক আছে সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাবেন এদিকে দেখুন একটা ভিডিও আসতেছে যেটা এর ভিডিওটার আগের ভিডিও সেটাও দেখে নিতে পারেন প্লাস এখানে এই কোর্সটার পুরো কোর্সটার প্লেলিস্ট আছে সেটা দেখে নেবেন দুটি চ্যানেল আছে চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গেই থাকার জন্য